হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পাঁচটি বাইক সম্পর্কে আমাদের বাংলাদেশে এইসব সুপার বাইকগুলো সচরাচর দেখা যায় না যার কারণে আমাদের দেশে আমরা এরকম বাইকগুলো দেখতে পাই না এর মূল কারণ হলো বাংলাদেশের স্ট্রিট আইন এসব বাইকগুলোর গতি এত দ্রুত যে এই বাইকগুলো কোনো সুপার কার বা বুলেট ট্রেনের সাথেও তুলনা করা যেতে পারে এই সুপার বাইকগুলো যদি সর্বোচ্চ গতিতে আপনার সামনে দিয়ে যায় তাহলে আপনি তার বাতাস ছাড়া অন্য কিছু অনুভব করতেই পারবেন না তো ভিডিওতে যাওয়া যাক তো বাইকগুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে Kawasaki Ninja Z X fourteen R Kawasaki জাপানের একটি বাইক তৈরি কোম্পানি যা তাদের দ্রুতগতির বাইকের জন্য অনেকটাই বিখ্যাত আর দ্রুততম বাইকের নাম শুনলেই আমাদের চোখের সামনে কাওয়াসাকি কোম্পানির নামটি ভেসে আসে তো যাই হোক এই ছোটোখাটো রকেটটির সিসি হল চোদ্দোশো একচল্লিশ এবং এই গাড়িটিতে মোট ছয়টি গিয়ার রয়েছে এবং এই গাড়িটির মাইলেজ হচ্ছে প্রতি লিটারে বারো কিলোমিটার এছাড়া এই বাইকটিতে রয়েছে একশো নব্বই হর্স পাওয়ারের ইঞ্জিন আর এই সুপার বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে একশো ছিয়াশি মাইল প্রতি ঘন্টায় যা কিলোমিটারে হিসাব করলে প্রায় তিনশো কিলোমিটারের মতো আসে আর অবাক করা বিষয় হচ্ছে এই বাইকটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র আড়াই সেকেন্ডে তবে এই বাইকটি আপনি বাংলাদেশে কিনতে পারবেন না এরপর চার নম্বরে রয়েছে সুজুকি হায়াবোসা জিএসএক্স তেরোশো আর তো যাই হোক জাপানের তৈরি এই সুজুকি হায়াবোসা পৃথিবীতে অনেক বিখ্যাত এই বাইকটি বলিউডের সুপারস্টার সালমান খানের রয়েছে তবে এই বাইকটির পরিচয় তখনই সবচেয়ে বেশি পায় যখন ধুম মুভিতে এই বাইকটি প্রথম দেখানো হয় আর তখন থেকে সুজুকি হায়াবোসা উপমহাদেশে অনেক জনপ্রিয় হয়ে ওঠে এই গাড়িটির লুকিং যেমন সুন্দর তেমনি এর স্পিডটাও অনেক বেশি আর এই গাড়িটির ইঞ্জিন সিসি সংখ্যা হলো তেরোশো ছিচল্লিশ আর এই গাড়িটিও একশো ছিয়াশি মাইল বা তিনশো কিলোমিটারের মতো প্রতি ঘন্টায় ছুটতে পারে আর অবাক করা বিষয় হচ্ছে এই সুযোগে হায়াবুসা গাড়িটি শূন্য থেকে ষাট কিলোমিটার টান তুলতে পারে মাত্র ওয়ান দশমিক নাইন সেকেন্ডে এবং শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র টু পয়েন্ট ফোর সেকেন্ডে এরপর যে বাইকটি আসে সেটি হলো MTT turbine super bike Y two K মজার বিষয় হলো এই বাইকটিতে রোলস রাইস গাড়ির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এটা শুনে আপনারা মোটামুটি ধারণা করতে পারছেন যে বাইকটা কতটা শক্তিশালী হতে পারে এবং এর ইঞ্জিনটি চারশো বিশ হর্স পাওয়ার জেনারেট করতে পারে এবং এই গাড়িটির সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা হয়েছে যার ফলে বাইকটির বাইরের কাঠামো অনেক শক্ত আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করার কারণে বাইকটির ওজন মাত্র দুশো সাতাশ কেজি আর এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় আরেকটি মজার বিষয় হলো শক্তিশালী বাইকের তালিকায় গিনিস অল্ড বুকে এই বাইকটি নিজের নাম লিখিয়েছে ইন্ডিয়ান বাজারে এই বাইকটির বর্তমান মূল্য প্রায় ছিয়াশি লক্ষ রুপি এবং আপনি এ থেকে ধারণা করতে পারছেন বাংলাদেশে এই বাইকটি আনাতে গেলে কত খরচ পড়তে পারে তো যাই হোক এরপর দুই নম্বরে রয়েছে Kawasaki Ninja H two R R লিস্টে এই বাইকটি দেখে বুঝতে পারছেন জাপানের কাওয়াসাকি কোম্পানি এই সুপার বাইক তৈরির জন্য কতটা বিখ্যাত পৃথিবীতে আর সত্যি বলতে এই গাড়িটির ডিজাইন এত সুন্দর যে যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য আর এই গাড়িটিতে মোটামুটি তিনশো দশ হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে আর একটি অবাক করা বিষয় হচ্ছে দুই সালে এই বাইকটি ছাব্বিশ সেকেন্ডে চারশো গতি তোলার রেকর্ড করেছিল আর এই রেকর্ডটি তৈরি করা হয়েছিল টার্কি দেশের একটি ব্রিজের উপরে তো যাই হোক এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে চারশো কিলোমিটার প্রতি ঘন্টায় আর এই বাইকটিতে গিয়ার সংখ্যা ছয়টি আর এই গাড়িটির প্রাইস ভারতীয় মূল্যয় মোটামুটি পঁচাত্তর লক্ষ রুপি এরপর পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক হচ্ছে ডজ টোমাহাক আর আমেরিকার কোম্পানির ডজের তৈরি এই মডেলটি হচ্ছে সেই বাইক যেটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির বাইক হিসেবে খ্যাতি পেয়েছে আর এই বাইকটির ডিজাইন অন্য সব বাইক হতে আলাদা এই বাইকটিতে রয়েছে পাঁচশো হর্স পাওয়ারের ভি টোয়েন্টি টেন ইঞ্জিন এবং গাড়িটির ওজন মোটামুটি ছয়শো আশি কেজি আর এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে চারশো বিশ মাইল বা ছয়শো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় মজার বিষয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম কার হল এস এস টাউটারা এবং সেই গাড়িটির টপ স্পিড হচ্ছে পাঁচশো আট কিলোমিটার প্রতি ঘন্টায় আর এই ডস্টোমোহক বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে ছয়শো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এই বাইকটি প্রথম দুই সালে মার্কেটে আসে আর তারপর থেকে এটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক হয়ে আছে এই বাইকটির ভারতীয় মূল্য মোটামুটি তিন থেকে সাড়ে তিন কোটি রুপি তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ